আজকে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেনের তৃতীয় নাম্বার ক্লাস আজকে আমি দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা মূলত আমাদের লাগবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেনের কাজে বা অ্যাড দেওয়ার জন্য ঠিক আছে আমরা অনেকভাবে অ্যাড দিতে পারি আমরা চাইলে ডাইরেক্ট পেজে যায় আমরা যদি পেজে যাই আমি একটু দেখাই আপনার আপনাকে আমি পেজে আসি যদিও নেট প্রবলেম মাঝে মাঝে খালি গুণিজার হইতেছে ঠিক আছে তো তো এটা হচ্ছে ধরেন আমার একটা পেজ আমি যদি চাই এই পেজ থেকে কিন্তু আমি প্রোডাক্টগুলো মানে প্রমোশন চালাইতে পারবো মানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো সেটা কিন্তু আমাদের খুব একটা লাভজনক হবে না ঠিক আছে ধরেন এই প্রোডাক্টটা আমি সেল করব আমি এখান থেকেও কিন্তু বুস্ট করতে পারবো ধরেন এখান থেকেও বুস্ট করা যাবে গ্রেট স্টার্ট বুস্ট নাও ঠিক আছে করা যাবে কিন্তু এখান থেকে যদি আমি বুস্ট করি সেটা আমার জন্য খুব একটা লাভজনক হবে না কেন লাভজনক হবে না কারণ এখানে আমরা এখানে আমাদের খরচটা বেশি পড়বে দেন আমাদের টার্গেটেড লোকদের কাছে পৌঁছানো খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে আমরা লোকেশন আর আমরা অনেক কিছু ফিচার আমরা পাবো না এখান থেকে কিন্তু ওইখান থেকে আমরা সেটা পাবো যে এখান থেকে শুধু আমি কয়েকটা অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারবো ঠিক আছে এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে যেটা চালানো যায় না এখান থেকে তো দেখাই আমি একটা এখান থেকে বুস্টে ক্লিক করি অ্যাড এ বুস্ট দেখেন এখানে কি কি আসে আমি দুইটা ফিউচারই দেখাই আপনাকে এটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেহেতু আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যেন বুঝতে পারেন পেমেন্ট মেথড ওকে সেফ না ওকে নো প্রবলেম তো এটা হচ্ছে দেখেন অটোমেশন ওকে এটা থাক বাটন ধরেন এই এইখানে কি বাটন দিতে চাচ্ছেন নন বাটন ধরেন বুক নাও বাটন দিব তাহলে কি হবে এই পোস্টের নিচে বুক নাও বাটন আসবে ওকে ধরেন এই যে বুক নাও বাটন আছে ঠিক আছে তারপরে ধরেন আমি যদি চাই এখানে শপ নাও বাটন দিব message now call call now message now send now তাহলে এখানে বাটনটা এখান থেকে আসবে তো আমি একটু দেখাই ভালো করে special category okay message now button দিলাম এখানে একটা ডেস মানে আপনি যে পোস্টটাই করবেন সেই পোস্টটাই আপনি এঙ্গেজমেন্ট করতে পারবেন এখান থেকে সবচেয়ে বেটার হবে মানে মানুষকে দেখাইতে পারবেন কিন্তু এখানে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে দেখেন এখানে মেথড কিন্তু শেষ কি এখানে একটা ট্রাফিক ধরা গেছে ক্যাটাগরি কি ক্যাটাগরি এটা লাগবে না ওকে সোশ্যাল এটা আমি দিছি হচ্ছে মেসেজ মেসেজ অ্যাড ক্যাম্পেইন তো আমি এটা এডিট করি মেসেজের একটা অপশন আসবে কেউ যদি মেসেজ করে সেটা আমি এখান থেকে সলভ করতে পারবো মানে কি থাকবে লেখা সেটা আমি এখান থেকে দিতে পারবো এখানে আমি কি কি এডিট করতে পারবো একটু দেখি এখানে বয়েসটা সিলেক্ট করতে পারবো লোকেশনটা টার্গেট করতে পারবো অ্যান্ড ডিটেল টার্গেটিং করতে পারবো এটি ঠিক আছে আর বেশি কিছু নাই এখানে তো এটা দিয়েই মূলত আমাকে বাজেটটা দিয়েই আমাকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে তো এটার ভিতরে কিন্তু ফিচার খুবই কম এখানে যদি আমি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করতে চাই বা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন করতে চাই তাহলে আমার জন্য হিজি বিজি একটা পরিস্থিতি তৈরি হবে যেটা আসলে আমি এখান থেকে আমি এ মতোরই কখনোই আমি এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা রান করি নাই এটা আমি আমি দেখছি খুবই প্রবলেমের একটা ঝামেলার কাজ ঠিক আছে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা আর এখান থেকে যদি করেন তাহলে দেখেন কত সিম্পলে এটা করা যাচ্ছে ধরেন আপনি এখানে দেখেন কতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারছেন ব্যান্ড টাউনের reach traffic engagement app install video view screen আটকে আছে ওকে হ্যাঁ, এবার দেখা যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানে দেখছেন এখানে কিন্তু আমি সিম্পল কিছু অপশন পাইলাম আর এখানে যখন আমি আসছি ধরেন আমি এখানে আবার দেখাই create created brand awareness reach traffic app engagement video view lead generation messenger conversation category মানে ক্যাটালগ সেলস স্টোর ট্রাফিক এখানে দেখছেন কতগুলো আমি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারতাছি সিম্পলি আর সবগুলো এটা ড্যাশবোর্ড সবটাইতে সহজ এটার থেকে সহজ এখান থেকে যে কেউ একজন বাচ্চা হিসেবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে কিন্তু এটা সিস্টেমটা একটু অন্যরকম কিন্তু এখানে আপনি অনেক ধরনের ফিচার পাবেন যেটার মাধ্যমে আপনি বিজনেসে খুব দ্রুত সাফল্য পাবেন ঠিক আছে তো যেহেতু আমাদের বিজনেসে সাফল্য দরকার বায়ারদের জন্য মূলত আমাদের কাজগুলো দেন আমাদের নিজেদের জন্য কাজ করা তো আমাদের এটা করার জন্য আমাদের কি করতে হবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটাকে আমরা বলতে পারি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এরকম একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে আর কি ঠিক আছে আমার এখানে তিনটা আছে এই দুইটা হচ্ছে আমি তৈরি করছি আর এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে আমি এই যে কোনো আমি এই এই বিজনেস ম্যানেজার এখান মানে অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু আমি অ্যাড রান করতে পারবো দুইশো আবার এখান থেকেও দুইশো তিনশো রান করতে পারবো এখান থেকেও রান করতে পারবো মানে তিনটার থেকে আপনি রান করতে পারবেন ধরেন আপনি এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে যদি আপনি অ্যাডটা রান করেন মানে এই মেন অ্যাকাউন্টে যদি রান করেন যদি আপনার এখানে বায়ার যদি পেমেন্ট না করে বা আপনার কার্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি আর আপনার অ্যাকাউন্টগুলো কি করতে পারবেন না মানে অ্যাডগুলো আর রান করতে পারবেন না যদি এখানে যদি রান করেন এখানে যদি আপনার পেমেন্ট মেথড আটকে দেয় বা আপনার অ্যাকাউন্টটার কোনো প্রবলেম হয় বা অ্যাডে যদি কোনো সমস্যা হয় আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হলে আপনি এই বাকিগুলো দিয়ে শেষ করতে পারবেন মানে অন্য অন্য অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে আরও দুইটা যে থাকবে দুইটাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনার মেনটাই বাদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আমরা যে ভুলটা করি সব সময় আমরা যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে যাই আমি দেখাই আমি লিখি business dot business dot Facebook dot com এখানে যদি আমি আসি আমরা আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা মানে তৈরি করা আছে কিনা বিজনেস ম্যানেজার থেকে আমি দেখতে পারবো যে আমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা আছে কিনা দেখেন আমার এখানে কি আছে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে আমার দুইটা মেন অ্যাড মানে দুইটা আছে সাব অ্যাকাউন্ট এবং মেন অ্যাকাউন্ট আছে এটা তো আমার টোটাল অ্যাকাউন্ট আছে তিনটা আমি এখানে অ্যাড রান করছি হচ্ছে একটা এখানে অ্যাড রান করছি আটটা আর এখানে অ্যাড রান করছি কত আঠারোটা তো আমি মেন অ্যাকাউন্টে ফার্স্ট টাইম করছি কিছুটা প্রবলেমের জন্য আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে আইসা করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকেও কিন্তু করা যায় ঠিক আছে করলে খুব একটা লাভবান হবেন না তো যাই হোক আমরা এখান থেকে করব না আমরা কি করব আমরা সবাই আমরা এখান থেকে করি ঠিক আছে এখান থেকে করি এখান থেকে করলে অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে দেন ই হয় আর কি অনেক ধরনের প্রবলেম হয় আপনার রেস্টেক আছে ভোটার আইডি কার্ডের ইস্যু অনেক ধরনের প্রবলেম হয় আর আপনি যদি এই সেম নামটাই ধরেন business dot Facebook dot com slash ওভারভিউতে যান এখান থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না নির্দ্বিধায় আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন তো আমাদের জন্য কোনটা ভালো হবে এখান থেকে করা না এখান থেকে করা সেম দুইটা সেম কিন্তু এখান থেকে করবেন সব সময় তো আমি ধরেন একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব বিজনেস ম্যানেজার থেকে তো আমি এবার কি করব ক্লিক করব ক্রেডে অ্যাড যদি আপনার অ্যাড এটা এটা করার আগে ঠিক আছে এই জিনিসটা করার আগে আপনাকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে আসলাম আমি এটা লিভ নিই এখান থেকে লিভ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ফেসবুকের ভিতরে কিছু জিনিস আপনি সেট করে নেবেন আপনার মানে ছবি আপনার এই অ্যাকাউন্টটা যে ভেরিফাই সেটা আপনাকে অবশ্যই করে নিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের সাথে নামটা মিল রাখবেন যদি কোনো সময় ভেরিফাই চায় আপনি যেন কোনো প্রকার প্রবলেমে না পড়েন আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে আপনার ছবি এবং আপনার নামটা এবং বার্থডেটা ঠিক রাখবেন তারপরে আপনি যেটা করবেন এখানে দেখেন থ্রি একটা ড্রপডাউনের মতো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে প্রাই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটা জিমেল আমারটা দেখানো উচিত হবে না তো এখানে একটা জিমেল আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে তো এখানে একটা জিমেল অ্যাড করে নিতে হবে ওকে ওকে এখানে অ্যাড করা যায় কোনো একটা জায়গায় আর কি আমি maybe memorial settings okay profile privacy এখানে জিমেলের একটা অপশন পাবেন আপনি অ্যাড করার জন্য আর না করলেও কোনো কিছু যায় আসে না দেখি অ্যাকাউন্টে যাই আমি হ্যাঁ এই যে দেখেন অ্যাকাউন্টে আসি এখানে দেখেন আপনি যে কোনো একটা জিমেল অ্যাড করে নেবেন ঠিক আছে একটা জিমেল তো থাকবে আপনি আরেকটা জিমেল অ্যাড করে নেবেন কোনো প্রবলেম নাই তাহলে আপনার এটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ঠিক আছে এটা আমি একটা জিমেল করে নিছি এই জিমেলটা দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছি ঠিক আছে তো আপনি বিষয়টা বিষয়টা বুঝতে পারছেন এখানে আইডেন্টিফাই ভেরিফাই করা আছে তো আপনি আইডেন্টিফাই যদি এখান থেকে ভেরিফাই করে নেন তাহলে আপনি আর কোনো প্রকার সমস্যাই পড়বেন না তাহলে আপনার কি লাগতেছে এই অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাওয়া যাওয়ার সময় আপনি মাস্ট বি করবেন কি এখানে আপনার একটা জিমেল দিবেন আর এখানে আপনার আইডেন্টিটা ভেরিফাই করে নেবেন যদি এখানে চায় তো আর যদি না চায় নো প্রবলেম যেভাবে আছে এইভাবে রেখে দেবেন দিয়ে এবার আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে এবার আমি চলে যাব আমার business dot Facebook dot com slash overview এখানে চলে আসবেন এখানে আসার পর লেখা আছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনি যে কোনো একটা নাম ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার কম মানে বিজনেসের নাম দিই আমি আমাদের বিজনেসের নাম কি অ্যানেল অ্যানেল অ্যানেল ইনস্টিটিউট ইনস্টিটিউট ওকে আমি একটা দিয়ে দিলাম ফার্মও ঠিক আছে সংক্ষিপ্ত রূপ তো আপনার ফুল নামটা এখানে দিয়ে দিবেন তো আমি ফুল নাম দিয়ে দিলাম এটা আমার জিমেলটা কোনটা আমি দিছি ধরেন আমি একটা জিমেল দিয়ে দিব কোনটা জিমেল দেওয়া যায় ওকে রাজু আহমেদ একটু আমার ফেসবুকে আবার যাইতে হবে ওই যে জিমেলটা আমি ওখানে দিচ্ছি সেই জিমেলটা এখানে দিব তো আমাদের এটা সেই জন্য এইটুক এইটুক মিসিংয়ের জন্যই বা এই ছোট্ট একটা মিসিংয়ের জন্যই আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টগুলো শুধু সাসপেন্ড হয়ে যায় ঠিক আছে তো অনেকজনে আছে অনেকভাবে করে আমরা আসলে সিম্পলভাবে করি বেশি প্যারা নেই না প্যারা খাওয়ার কোনো ইচ্ছাও নেই আর ঠিক আছে যেহেতু আমি এটা এখান থেকে জিমেলটা নিয়ে নিলাম এই জিমেলটা তো আমরা এখানে আমাদের এই জিমেলটা দিয়ে দিলাম দিয়ে এবার সাবমিট করে ফেলি যেহেতু এখানে please enter the lead email address okay যেহেতু একবার ইউজ করে ফেলছি সেটা আর নিবে না তো এখান থেকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করে এখানে জিমেলটা দিয়ে সাবমিট করে দিবেন আপনার মেলে একটা এস চলে যাবে আমি তারপরে দেখাই দেখি আমার নতুন কোনো জিমেল আছে কিনা এখানে জিমেল ধরো ইশরাত আমি এখানে যাই একটা জিমেলে ধরেন আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব আমি ইশরাতের অ্যাকাউন্টে চলে যাই ফাইবার ওকে এখানে চলে আসলাম ধরেন এবার আমি আবার তৈরি করি অ্যানেল ডিয়ার ওকে এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম দেখি এটা ইউজ করছি কিনা দেওয়ার পরে এবার সাবমিট করে ফেলি দেখি অ্যানেবল টু ক্রিয়েটেড ওকে এটা হয়ে গেছে আর যেহেতু আমি এটা দুইবারের দুইটার উপরে ইউজ করতে পারবো না দুইটা তৈরি করতে পারবো না সেই জন্য আমাকে এখানে তৈরি করতে দিচ্ছে না যদি এরকম সমস্যা হয় তাহলে ইয়ে হাসিবুর আসাদ ভাই আছেন শেয়ার হ্যাঁ, করতে পারো তাহলে তোমাদেরটা করে আমি দেখাইতে পারবো ঠিক আছে ওকে আপনি এতে চলে যান ফেসবুক ডট আমাকে মাউসটা দেন আমি দেখি করা যায় কিনা সব কিছু আপনার জিমেল তো আছে এখানে না জিমেলটা ওপেন করি আমি ক্লাসটা যদিও একটু ছোট হবে আমি চাই না যে লং অনেক বড় ক্লাস করাইতে জিমেল ওকে আমি জিমেলটা এখান থেকে ওপেন করি জিমেল আপনার নেট কি প্রবলেম নাকি নেটের প্রবলেমই business business okay business business dot facebook facebook overview okay এখানে আসি আপনি কি সাথে সাথে ট্রাই করছেন নাকি না আমি তো ওখানে হাতে তো copy okay এরকম তো না না না এরকম তো হওয়ার কথা না ওভার ভিউ হয়েছে না আবার ভিউ হয়েছে কোনটা হয়েছে ওভার ভিউ ওভার ভিউ তো লেখি নাই ওটা তো অটো সাজেস্ট করলো সেই জন্য আমি দিয়ে দিছি আর কি ওখানে সেটাই তো আমি দেখতেছিলাম লেখো তো আমি এখান থেকে মাউসে কন্ট্রোলই e ভালো করে রাখতেছি হ্যাঁ ফেসবুক ডট কম ওভারভিউ ঠিক আছে ওভার বিবরণ করে দিব O B E R V I E Y overview okay enter করো ওকে চলে আসছি আমরা এই জায়গায় তো এবার আমি এখান থেকে ক্রিয়েট করি একটা নাম দাও তোমার বিজনেসের নাম ধরো কি দিবা হাসিবুর হাসিবুর ঠিক আছে আমি কিন্তু এখান থেকে খুব ছোটো ছোটো দেখতেছি ঠিক আছে Hasipur digital marketing digital marketer কই লাগা জানা ডিজিটাল মার্কেটার একটা নাম দিয়ে দিলাম আর কি এখানে একটা জিমেল দিয়ে দিই কপি করাই ছিল কুই হ্যাঁ ওকে এবার আমি সাবমিট করে ফেলি দেখি নাই কিনা কি সমস্যা the name you choose business বিলিট ওকে স্পেস স্পেস দেওয়া যাবে না মেবি এরকম তো সমস্যা হওয়ার কথা না হয়ে যায় কেন নাম দিয়ে দিই এবার হয়েছে ওকে এটা আমাদের কমপ্লিট ঠিক আছে এবার আমি আমার মেল চেক করলে আমি দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা মানে অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে কিনা আমি একটু রিপ্লেস করি এত সময় নিতেছে রিলোড হইতেছে ওকে গুগল টিম কোথায় যে গেছে দেখতে হবে অ্যালার্ট ফেসবুক থেকে আসবে তাহলে সোশ্যালে যাই ফেসবুক কনফার্ম এই যে দেখছো একটা কনফার্ম মেল আসছে ঠিক আছে এখানে ক্লিক করবা ক্লিক করে এই কোথায় আসলাম আবার যাও এই যে এখানে নিচেরটা হ্যাঁ এই যে কনফার্ম করলাম এবার তোমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল আপনার আমরা বিজনেস ম্যানেজারটা কিসের জন্য ইউজ করব অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে এবার এখানে কিছু একটা ড্যাশবোর্ড আছে ঠিক আছে এটা এটা কি কাজে লাগে সেটা আমি এখন বলি এখানে এই যে একটা দেখতেছো আমরা যে একটা অ্যাড ম্যানেজার তৈরি করলাম ঠিক আছে এটা এই যে এটা হচ্ছে তোমার পার্সোনাল এটা কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর এটা হচ্ছে তোমার এই সেকেন্ডটা হচ্ছে কি তোমার সাব সাব অ্যাড অ্যাকাউন্ট মানে এটা তোমার দুইটা খুলতে পারবা যেহেতু তুমি আরেকটা খুলতে পারো আরেকটা খুলতে পারবা সমস্যা নাই এটাতে কখনো অ্যাড ক্যাম্পিন রান করবে না এই মাসে